আমরা বলতাম বাতে মাছে বাঙালি বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ বিশ্বে বাংলাদেশি ইলিশ মাছ অনেক চাহিদা রয়েছে ভারত কলকাতা জুড়ে বাংলাদেশের ইলিশ মাছ অনেক আদর্শ মাছ হিসেবে গ্রহণ করে নিয়েছে বাংলাদেশের পদ্মার ইলিশ অনেক সুস্বাদু মাছ হিসাবে পরিচিত আমাদের মায়েরা বাজার হতে যখন মাছ গড়ে নিয়ে আসতো তখন খুশিতে আর্তনাদ হতো রাতে ইলিশ মাছ মা জাল দিয়ে সকালে পাকের জন্য তৈরি করে রাখত সেই গ্রানি ছিল অনেক সুস্বাদু সকালে দেখা যেত মাছের উপর এক কিঞ্চি তুলসর জমে থাকতো এই মাছের বাতের সাথে খাওয়ার জুড়ি ছিল না বর্তমানে ইলিশ মাছে বরফ ফরমালিন যুক্ত করে ইলিশ মাছের স্বাদ অনেকটাই বিলুপ্ত হয়ে গিয়েছে কই মাছ বোয়াল মাছ শিং মাছ রুই মাছ কাতল মিগেল খাওয়ার অনেক সুস্বাদু ছিল বর্তমানে সেই মাছগুলো খাল বিল নদী নালায় ইউরিয়া ও কীটনাশক ব্যবহারে জমিনে সেই সুস্বাদু মাছগুলো বিলুপ্ত হয়ে গিয়েছে বর্তমানে চাষের মাধ্যমে পূর্বের চেয়েও অনেক উৎপাদন বৃদ্ধি হয়েছে অসাধু ব্যবসায়ীরা অতি ব্যবসার লোভে ফরমালিনযুক্ত বরফ ব্যবহার করে অতি মুনাফার লোভে দীর্ঘদিন রেখে চাহিদা অনুযায়ী বাজারে চড়া মূল্যে বিক্রি করে থাকে বর্তমানে সেই মাছের পুষ্টিগুণ স্বাদ হইতে আমরা অনেকটাই হারিয়ে ফেলেছি বাজারে দেখবেন বরফের মাধ্যমে ফরমালিন মিক্স করে বিভিন্ন মাছ বহুদিন জমিয়ে রাখে চড়া মূল্যে বিক্রি করার আশায় মাছের স্বাদ নষ্ট হলেও কালারের কোনো পরিবর্তন হয় না আমরা ফরমালিন মুক্ত মাছ খাওয়ার আগ্রহে স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানাচ্ছি ফরমালিন মুক্ত খাদ্য হোক দৈনন্দিন জীবনের